অনেক দিন পর সাত নম্বর পার্কে আসা গাছগুলো যখন ছোটো ছোটো ছিল তখন এসেছিলাম এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে একবারে জঙ্গলের মতো হয়ে গেছে পুরো এলাকাটা অন্ধকারে ডেকে ফেলছে الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا আরও তিন চার বছর আগে এই পার্কটা আরও অন্যরকম ছিল তখন ভালো লাগতো এখন পরিবর্তন করা হয়েছে নতুন নতুন গাছ লাগিয়ে একবারে জঙ্গল বানিয়ে দিয়েছে বেলুম্বা গাছ বকুল গাছ আম গাছ লিচু গাছ অসংখ্য জাতের গাছ লাগিয়ে ফুল ফল লাগিয়ে একবারে ভরে দিছে পুরা মনে হয় যেন একটু গ্রামগঞ্জের অন্যরকম একটা পরিবেশ শহরের ইটবাটিকের তৈরি ঘর থেকে বেরিয়ে এসে এই পার্কের মধ্যে মানুষ কিছুটা নিঃশ্বাস ফেলে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে একটু প্রশান্তি খুঁজে পায় সবুজ বৃক্ষের চুয়া পায় মন খুলে অক্সিজেন নিতে পারে শহরবাসীর জন্য একটু অন্যরকম সুবিধাই হয়েছে পার্কটা বিনোদনের জন্য একটা অন্যরকম প্লেস এবং আনন্দ উপভোগ করার জন্য বিকালে এসে বিকালে সকালে অসংখ্য মানুষে সেখানে আড্ডা দেয় বিনোদন দেয় এনজয় করে কলার গাছও রয়েছে বাহারি রকম ফুল ফলের গাছ দিয়ে ভরে দিয়েছে এই বাগানটা পার্কটা শহরবাসীদের জন্য ভালোই হয়েছে একদিক থেকে বাচ্চারাও সেখানে মনের আনন্দে খেলাধুলা করতে পারে দৌড় করতে পারে ওদিকটাই হচ্ছে পেয়ারা বাগান